<laughs> গো নিউজ আর খুঁজে পাই না ধোকাইছো নিউজ আর খুঁজে পাই না নিউজ করে কি করিয়ে কাঁচা বেরিয়েছে কি জন্য কাঁচা বেরিয়েছে তাও নিউজ হয় ওদের খেলাতে বেরোয় হাত যত আসলি ইঙ্গিত করুক না কেন ফটো তুলিয়ে হরে কুড়িয়ে যাবে পাখা বোখার জায়গা খুঁজে পাও না তোমরা এই জন্যে আমাদের এখানে যত ক্যামেরা রয়েছে এইগুলো আগামী দিন এই হলুদ মিডিয়ার মুখ বন্ধ করে একটি সুন্দর সমাজ গঠনে এই মিডিয়াগুলো ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী এই জন্য আমাদের ইউটিউবার ভাই যারা আছে তাদের পরে রাগবাগ করা যাবে না ইনশা কিন্তু আপনাদেরও দোষ আছে কথা কয় না বলবে না বলবে না তো এই জন্য এই মিডিয়াগুলোর ভূমিকা অপরিসীম তো এই মিডিয়া আমার মনে হয়েছে যে একেবারে চারিদিকে ফুল বাগানের মতো করে সাজিয়ে না রেখে দুইটা কোয়ার্নারে দুইটা সাইডে থাকলে ভালো হ্যাঁ তো যেহেতু হয়ে গেছে এবছর তো হয়েই গেছে যা হওয়ার তা তো হয়ে গেছে এখন আর ঠিক বলেও কাজ নেই আর আপনাদেরও দোষ আছে যখন আপনারা চিৎকার করি বলতেছেন মিডিয়া সরান এবার যেই আমার ভেজাল যত সব আপনারা এখানে বসে বলবেন যে ভাই এই হ্যালো এটা করেন এবার এটা যেই করবো সেই কালকে ফেসবুকে যেই কমেন্ট করবে এনে কি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না এই হ্যালো ছিল হ্যাঁ, করে না করে না তো এই জন্যে আমি আপনাদের দেখে আবেগ আপ্লুত চারিদিকে যত ভাইয়েরা দাঁড়ানো আপনারা কি বসার জায়গা পাচ্ছেন না নাকি এমনি মনে করছেন ভালো কিছু না হলে চলে যাবেন কোনটা বসার জায়গা নাই আচ্ছা ঠিক আছে আমি আপনারা তো মিডিয়া এখানকার ক্যামেরাগুলো দেখলেন আমি একটু আপনাদের সাথে করে নিয়ে চলতে চাই সেটা হলো আপনাদের সবার কাছে এরকম একটা করে ক্যামেরা আছে না এই ক্যামেরা দিয়ে আপনি কিন্তু সব করে ফেলতে পারেন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ভিডিও করে সাথে সাথে সেটা ভাইরাল হয়ে যেতে পারে বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেলে লুফে নিতে পারে বলেন ঠিক কিনা ওই যে কয়দিন আগে আপনাদের শ্যামনগরে নদীতে সাঁতার কেটে একজন আজান দিতে যেত আর আজান দিয়ে আসতো ভিডিও করে কে একজন ছেড়ে দিয়েছে গোটা বাংলাদেশ হয়ে গেছে ঠিক কিনা মসজিদ করে দিয়েছে ওখানে সুন্দর করে ভাসমান মসজিদ করেছে না জানেন কিনা আপনারা তো এই জন্য আমি একটু আপনাদের এই মিডিয়া কার কার আছে দেখতে চাই পিছনের লাইটটা জ্বালায় সবাই আমার দিকে ধরবেন দুই মিনিট সময় সমস্ত মোবাইল একটাও পকেটে থাকবে না আমি দেখতে চাই যে আমার ভাইদের হাতে মিডিয়া রয়েছে এই শক্তিশালী মিডিয়া দিয়ে এই বাংলাদেশে অন্যায় অপসংস্কৃতি দূর করা হবে এই মিডিয়া দিয়ে বাংলাদেশে যারা অপরাধ করবে তাদের অপরাধগুলো ভিডিও সবাই দেখেন এই মিডিয়াগুলো আমাদের হলুদ মিডিয়ার বিকল্প সবুজ মিডিয়া এই মিডিয়াগুলো ইসলামিক মিডিয়া সবাই একটু হাত নাড়েন সবাই হাত নাড়েন ভিডিও হচ্ছে আমি দেখতে চাই এই মিডিয়াগুলো তাকবির দেন একজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো মনে রাখবেন এই হাতের মোবাইলটাই আপনার মিডিয়া কবির বিন সামাদ এখানে এই চেয়ারে বসেছে শুধুমাত্র এই মোবাইলের কারণে আল্লাহ রবুল আলমিন দয়া করেছেন কিন্তু প্রচেষ্টা ছিল এই মোবাইল দিয়ে কি দিয়ে মোবাইল দিয়ে আমি পথে হেঁটেছি আল্লাহ রবুল আলমিন পথের দিশা দিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন আবার আপনারাও যারা আমাকে চেনেন তারা এই মোবাইল আছে বলে অনেকেই চেনেন ঠিক কিনা তো এই জন্য এই মোবাইলটা একেবারে খেলা কোনো কিছু নয় আপনার সামনে যদি কোনো অন্যায় ঘটে আপনার সামনে যদি কোনো অপরাধ ঘটে সাথে সাথে সেটা রেকর্ড করবেন আর সেটা অনলাইনে দিয়ে দিবেন কারণ অপরাধ করে কাউকে পার পেয়ে যাওয়ার সুযোগ আগামীতে দেয়া হবে না হবে না হবে না সুন্দর আগামী দিনের প্রত্যাশা ইসলামী এই এসো ইসলামের পথে চলি